আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান আমার দেশের বাড়ি পটুয়াখালী দুমকি থানা আমি সাত দিন আগে এখানে ভর্তি হই আশিস আল্লাহর আশিস রহমতে আমি এখন মোটামুটি সুস্থ সাত দিন আগে যে ভিডিওটা দিছিলাম ওই ভিডিওটা দেখে আসি মূলত আমার সমস্যা হচ্ছে আমার ঘাড়ে এক বছর ধরে আমার ঘাড়ে হালকা হালকা ব্যথা এর আগে স্যারের কাছে আসছিলাম শফিউল্লা প্রধান স্যারের কাছে উনি আমাকে ভর্তি দিছিল কিন্তু আমি ভর্তি হইতে না তখন বলতে এখন আসছি ঘাড়ে হালকা ব্যথা আছে আবার এমআরআইতে ধরা পড়ছে পিএলআইডি এস ওখানে একটু সমস্যা আছে তো আমাকে ভর্তি হয়েছে আমি ভর্তি হওয়ার জন্য আসছি এবং ভর্তি হয়েছি এখন আমার মূলত সমস্যা হচ্ছে এই দুই সাইডে এই যে মাংসপেশিগুলো ব্যথা করে মাসে মাসে মাঝে মাঝে শোল্ডারের ভিতরে আর ঘাড়ের পিছনের সাইডটা ব্যথা করে মাংসপেশিগুলো কামড়ায় আর কি হ্যাঁ, এটা মূলত দেড় বছর ধরে সমস্যা তবে আমি একটু এক্সারসাইজ করলে সার যে এক্সারসাইজগুলো দিয়েছে ওগুলো করলে একটু ভালো থাকে কিন্তু পরিপূর্ণ ভালো হয় না তাই এজন্য ভর্তি হওয়ার জন্য আসছি আর কিছু ঔষধ নিয়ে গেছিলাম ওগুলো খাইলে মোটামুটি ভালো থাকে এটা মূলত আমি কোনো দুর্ঘটনা ব্যথা পাই না তো আমি দুই তিন বছর আগে একবার দেশের বাড়ি বন্যা হয়েছিল তো ওই লাকড়িগুলো হয়তো বা আমি পিঠে করে বহন করছি অনেকক্ষণ গার্ডেন ওয়াই রেখেছি এই কারণে হতে পারে আর আমার পিয়ারালির যে সমস্যাটা ওটা আমি গত বছর ব্যথা পাইছি পরে আপাসার খাইয়া ব্যথা পাইছি বৃষ্টি হয়েছে বৃষ্টির হাঁটা চলা করছি তখন ব্যথা পাইছি মূলত এই কারণেই হয়েছে এর আগে আমি অর্থোপেটিক্স ডাক্তার দেখাইছি তারপরে সফিউল্লাহ স্যারের কাছে একজন ডাক্তার দেখাইছি তো ইম্প্রুভ হয় না এই বিধে আমি সফিউল সফিউল্লাহ স্যারের ভিডিও দেখে তারপর তার কাছে আসছি ইউটিউবের মাধ্যমে আমি একজন ডাক্তার তখন দেখাইছি দেখানোর পরে তখন দেখি ভালো হচ্ছে না মানে কিছু মাসেল রিলেক্সিন এবং অন্যান্য আদার্স কিছু ঔষধ দিছে তারপর সার্ভাইকাল কলার দিছে এগুলো পরার পরে কিছুদিন ভালো থাকার পরে দেখি যে না আবার পুনরায় ব্যথা আসছে তখন আমি চিন্তা করলাম যে টাকা পয়সা ব্যয় করে লাভ নেই ভালো কী আছে আপডেট তখন আমি ইউটিউবে সার্চ দেওয়ার পরে দুইটা পাইছি একটা একটা ভিডিও পাইছিলাম আর সফিউল্লাহ স্যারের ভিডিও তবে দুইটা দেখার পরে দেখলাম যে না সফিউল্লাহ স্যার পারফেক্ট এবং অনেক রুগীর সাক্ষাৎকার পাইছিলাম তারপরে আমি আসছি দীর্ঘ সাত আট মাস আগে আসছি তখন আমি ভর্তি দিছিলাম তারপর তখন ভর্তি দিয়েছিল যে এটা সামান্য সমস্যা এটা ঠিক হয়ে যাবে কত খারাপ খারাপ রুগী অনেক আসে হুইল চেয়ারে করে বসে আসে কিন্তু তারাও ঠিক হয়ে যায় আসলে বাস্তবে দেখি তো যে ইউটিউবেও তো দেখি যে অনেক রুগী আইসা হাঁটতে পারে না ই করতে পারে না তারাও তো ভালো হয়ে যায় আমার সমস্যা তো সামান্য জি আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যে আমার যেটুকু সমস্যা এটুকু স্যারের এখানে যে থেরাপিস্ট আছে তাদের চিকিৎসা একটু ইম্প্রুভ হবে ইনশাল্লাহ এটা আমি আশাবাদী বাকি আল্লাহ পাকের ইচ্ছা এবং এখানে যারা থেরাপিস্ট আছে স্যার আছে এরা যদি সুন্দরভাবে সহযোগিতা করে আমার ট্রিটমেন্টে ঠিকভাবে অবশ্যই করবে যেহেতু আমি আসছি সুস্থ হওয়ার জন্যে আমি আশাবাদী যে আমি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবো আজকে প্রথম দিন আজকে ভর্তি হয়েছি আমি আমি আশাবাদী যে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যেতে পারবো ইনশাল্লাহ অবশ্যই আমি সবার কাছে দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহবাক এই ট্রিটমেন্টের ছিলে এবং সৈফুল্লাহ স্যার স্যারের তত্ত্বাবধানে থাকে যেন আমি ভালো হতে পারি যে আমি আলহামদুলিল্লাহ খুব দ্রুতই আমার এই সুস্থতা নিয়ে একটা ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ দর্শক আমার ভিডিওটা তো দেখলেন আমি গত সাত দিন আগে যে সমস্যাগুলো নিয়ে আসছিলাম ইনশাল্লাহ আল্লাহর রহমতে নাইনটি ফাইভ পার্সেন্ট আমি ইম্প্রুভ এখানে যারা থেরাপিস্ট আছে খুব আন্তরিকভাবে তারা থেরাপি দেয় এবং যত্ন নেয় যত নার্স আছে যত স্টাফ আছে সবাই খুব আন্তরিকভাবে খেয়াল রাখে তা ওদের এই আন্তরিকতা এবং খেয়ালের কারণেই অনেক লোক ফিফটি পার্সেন্ট সুস্থ হয়ে যায় তারপরে থেরাপিস্ট আছে তারা থেরাপি দেয় প্রতিনিয়ত আইসা ঠিকমতো কি লাগবে আবার স্যার আসে মাঝে মাঝে জিজ্ঞেস করে যে কি সমস্যা আছে বা কতটুকু ইম্প্রুভ হয়েছে কোনো সমস্যা থাকলে স্যারের কাছে বললে স্যারে আবার থেরাপি চেঞ্জ করে দেয় বা থেরাপিস্ট চেঞ্জ করার লাগলে থেরাপিস্টও চেঞ্জ করে দেয় হ্যাঁ তারপর আমি মনে করি যে যদি কারো কোনো সমস্যা থাকে শারীরিকভাবে ব্যথা জাতীয় যেমন কোমরের পিএলআইডি সার্ভাইকাল স্পোনোলাইসিস তারপরে হাতে ব্যথা ঘাড়ে ব্যথা যত সমস্যা আছে আমার মনে হয় আপনারা এই জায়গায় এসে দেখতে পারেন চেষ্টা করে দেখতে পারেন সফিউল্লা সাহের উসিলায় বা আল্লাহর অশেষ রহমাতে এখানে যারা থেরাপিস্ট আছে তাদের সহযোগিতায় আপনারা সুস্থ হয়ে যেতে পারবেন আমার মনে হয় আপনারা যদি একবার আসেন আইসা চেষ্টা করে দেখতে পারেন বাকি উপর আল্লাহর ইচ্ছা আমি আল্লাহর রহমাতে এক বছর ধরে মোটামুটি অসুস্থ ছিলাম অসুস্থ না মানে মোটামুটিভাবে একটু আমার খারাপ পজিশন ছিল এই সাত দিনের ট্রিটমেন্টে সাত দিনের থেরাপিতে খুব আমি এখন নাইনটি ফাইভ পার্সেন্ট সুস্থ একদিন আছে আমি আগামীকালকে রিলেস নেব একদিনের ভিতরে বাকি পাঁচ পার্সেন্ট সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ এখানে চিকিৎসার মানটা অনেক উন্নত এখানে যে মেশিনারিজ এগুলো আমি অন্য কোনো থেরাপি সেন্টারে দেখি না এখানে অনেক উন্নত মানের মেশিন আছে অনেক যেটা বলে শেষ করা যাবে না আমি স্পেশালি স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না তার কারণ তার সেবা তার প্রতিষ্ঠান অনেক আগানো এবং ধন্যবাদ দিয়ে তাকে ছোট করতে চাই না আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক এবং তার উচিলায় মানুষজন সুস্থ হোক এসব রোগ নিয়ে আসলে আর সুস্থ আর যে আমাকে যে থেরাপি দিছে থেরাপি দিছে ছেলেটা যথেষ্ট ভালো খুবই আন্তরিক খুবই আন্তরিক এবং খুবই ভালো আমি ওর প্রতি সন্তুষ্ট হ্যাঁ স্যার আমাকে বলছিল যে আপনি সুস্থ হয়ে যাবেন সমস্যা নেই টেনশন নেই